কিভাবে উদ্যোক্তা হতে পারে আমরা কিভাবে চাকরি করে অথবা চাকরি না করেও চলতে পারি নিজে একজন ব্যবসায়ী হতে পারি হয়তোবা আমরা এখন আসলে ব্যবসার ব্যাপারটাকে এখনো গ্রামাঞ্চলে একটু অন্যভাবে দেখে মনে করে যে ব্যবসায়ী যত বড়ই হোক না কেন যে সে কি মাছের ব্যবসা করে আসলে মাছের ব্যবসা কিন্তু কোটি কোটি টাকার একটা বিজনেস কিন্তু সে মাছের ব্যবসায়ীর কারণে দেখা যাচ্ছে পাশাপাশি একজন আহ একটা যখন চাকরিজীবীকে যখন দেখে এটা আসলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তার মূল্যায়নটা কি বেশি করে ফেলে আসলে এটা হয়তো একটা সামাজিক দৃষ্টিকোণটা আর কি এরকম হয়ে গেছে যাই হোক চাকরি করে হোক বা চাকরির পাশাপাশি হোক যাতে আমরা নিজে কিছু স্বাবলম্বী হওয়ার জন্য আমরা নিজে কিছু করতে পারি আমাদের আসলে এখানে যারা আছি সবাই হয়তোবা নবীন সবাই ব্যবসা কেউ করতে চাচ্ছি কেউ হয়তোবা টুকটাক করে করতেছে কেউ আহ কেউ হয়তোবা এখানে জব করতেছে তো আমরা আসলে জব জব তো একটা ভালো জিনিস হ্যাঁ সেটা করবে কারণ করতে হবে কিন্তু পাশাপাশি আসলে আমরা যদি কিছু করতে পারি আমরা এই রকম উদ্যোগ নিয়ে আমরা হয়তোবা এখন থেকে যে আসলে প্রশ্নের হয়তোবা উত্তরটা দেবে বা কিছু বলবে সেটা যাতে একটু হাত উঠাইয়া দেখায় তাহলেই হবে মানে আনমিউট না করলেও চলবে আর রাসেল তুমি তোমার যদি পরিচয়টা দাও সেটা হচ্ছে যে তোমার নাম তুমি তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তোমার হোম ডিস্ট্রিক্ট তুমি অবস্থান করতেছো কোথায় তোমার বর্তমান কর্ম কি এই বিষয়গুলো একটু বলে দাও আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর আমি বর্তমান চট্টগ্রামে অবস্থান করতেছি আমি ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কমপ্লিট করছি এখন আপাতত চিটাগং পলিটেকনিকে গেস্ট টিচার হিসেবে জয়েন করছি তো সে কারণেই চট্টগ্রামে অবস্থান করতেছি আচ্ছা তুমি কোন কোন পলিটেকনিক্যালে ছিলা আমি চট্টগ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন ওখানেই গেস্ট টিচার হিসেবে আচ্ছা যাক ভালো দেখ তুমি একজন একজন টিচার হিসেবে কি আছো তো তোমাকে ধন্যবাদ তুমি সামনে আরো আগাই যাও আসলেই আসলেই ভালো কিছু করছে হ্যাঁ যাক আরো ভালো কিছু করো এবং পাশাপাশি এই কনসেপ্টটা আর কি একটু রেখে যাবা তো অবশ্যই এবারে হচ্ছে আপেল মাহমুদ তুমি যদি একটু বলতো আমার নাম আপেল মাহমুদ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুরে আমি মূলত গাজীপুরে আছি গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করতেছি আর পলাশবাড়ি পলিটেকনিক থেকে সিভিলে ডিপ্লোমা শেষ করছি এখানে কাজগুলো টিউশনি করাই ডিপার্টমেন্টে কিছু ছেলেদের টিউশনি করাই এবং নিজে পড়াশোনা করতেছি পাশাপাশি বিজনেস প্ল্যান করতেছি বা নিজে লিখতেছি কিছু বা আমার কি কি জিনিস লাগবে একটা ভিডিও দেওয়া হয়েছে আমাদের একটা গ্রুপে এবং একটা ইউটিউব চ্যানেল করা হয়েছে সবার পরামর্শ অনুযায়ী তো এটাতে দেওয়া আছে ওটা অবশ্য কি দেখে নিলে হয়তো বা আমরা আসলে গত সপ্তাহে খুব ভালো গঠনমূলক আলোচনা করিনি তারপর বেসিক কিছু আর কি আছে হয়তো আর কি এটা সবাই দেখে নিতে পারেন আর আজকে হয়তোবা কিছু বিষয় তারপরে কি উঠায় আনা যায় যে আসলে একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হতে গেলে তার আসলে কি কি থাকা দরকার কি কি গুণ থাকা দরকার বা কিভাবে সে হবে আচ্ছা, আমাদের আরো একজন সম্ভবত চিটাগাং থেকে জয়েন করছে আবার হয়ে যায় কি আমাদের সপ্তাহে একটা দিন মাত্র এই জন্য আর কি অনেকে আবার ভুলে যায় অনেকেই উপস্থিত হবে মনে রাখে কিন্তু লাস্টে গিয়ে আর মনে থাকে না এরকম আর কি হয়ে যাচ্ছে হ্যাঁ। সপ্তাহে একদিন এবং তাও আবার একটা ফিক্স টাইম করা যদি সারা জাস্ট এই যে একখানে হয়েছি আর এখানে যারা অবশ্য অ্যাটেন্ড করবে হয়তো পরবর্তীতে যারা অ্যাটেন্ড করবে তাদের অবশ্যই কি মানসিকতা থাকতে হবে আমি উদ্যোক্তা হব বা ব্যবসায়ী হব তবে আমরা যদি আসলে শুরুই না যদি করি মানে যে আমি যে হব এই শুরুটা যদি না যদি করে আমি কিন্তু বুঝবো না আসলে আমি কতদূর পর্যন্ত আর কি যাইতে পারবো আমরা এখন যদি মনে করি যে আমরা এখন থেকে শুরু করব এবং নিয়ার থাকতে হবে এবং এটা মানে খুব কঠোর ভাবে যে একটা আত্মবিশ্বাস থাকবে যে হ্যাঁ আমি শুরু করতেছি তার মানে আমি হচ্ছে এখন আমি আগাবো আমি আচ্ছা। এটা নিয়ে হ্যাঁ, বা দেখা গেল প্রতিনিয়ত আমি থাকলাম আমাদের হ্যাঁ, এখানে হয়তোবা দেখা গেল আমরা ধীরে ধীরে আমাদের পার্টিসিপেন্ট এখানে দুইশো জন হইলো আমরা তখন করতে পারবো কি যে এই দুইশো জন আমরা একটা শেয়ারিং করতে পারবো আর এখানে যে দুইশো জন থাকবে সবারই প্রায় উদ্দেশ্য থাকবে হচ্ছে ব্যবসা এখন কেউ হয়তো ব্যবসা করা কেউ হয়তো ব্যবসা যে আমি করতেছি আমারটা কেউ শিখুক বা আমি করতেছি আমার কাছ থেকে কেউ আরো হেল্প নিয়ে সে একটা নিজে করুক বা আমি কারো হেল্প নিয়ে করব আর কি সবারই মূলত একটা আসলে নেট মানে একটা জাল সিস্টেমে আর কি আমরা এখানে আর কি আবদ্ধ থাকবো ভালো সফল ব্যবসায়ী হতে গেলে যে বিষয়গুলো আর কি লাগে যেমন প্রথম যদি বলি মানে একজন ব্যবসা করতে গেলে তাকে কিন্তু সুযোগ সন্ধানী হতে হবে কারণ ব্যবসার যে প্রাথমিক যে ধাপ ধাপগুলান তার মধ্যে একটা হচ্ছে যে সুযোগ সন্ধানী হতে হবে আসলে এই সুযোগ সন্ধানীটা বলতে মানে কি বোঝো যদি কেউ একটু মানে ব্রিফ করতে চাও যদি কেউ করতে চাও তাহলে একটু হাত উঠাও আচ্ছা এখন হচ্ছে হ্যাঁ তাজুল আমাদের বলতে চাচ্ছি রিপন ভাই আপনি বলেন আপনি বলেন তারপরে আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ হাসানুর বলো যে সুযোগ সন্ধানী মানে আসলে এখন টপিকস গুলা আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আর হচ্ছে এখানে ভুল হোক শুদ্ধ হোক ব্যাপার না সুযোগ সন্ধানী বিষয়ে একটু তুমি বলো যে একটা ব্যবসায়ী সুযোগ সন্ধানী কেন হবে ধন্যবাদ নর্মালি আমরা সুযোগ সন্ধানী বলতে যেটা বুঝি সেটা এক ধরনের লুকিং লাইক প্রতারণা পারে বাট ব্যবসায়িক ক্ষেত্রে সুযোগ সন্ধানী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং সঠিক সময়ে সঠিক প্রোডাকশন অর্থাৎ উৎপাদন সেটা হতে পারে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে সেটা সেটা বাজারজাতকরণ এটাই হচ্ছে আমি মনে করি যে ব্যবসার মূল উদ্দেশ্য হতে পারে এবং আমাদেরকে খেয়াল করতে হবে সুযোগ ব্যবসায়িক ক্ষেত্রে সুযোগ বলতে আরেকটা যেটা বোঝা যায় যে কোনো একটা জিনিস কোন জায়গাতে কি কি রকম চলতে পারে এই বিষয়টা মাথায় রেখে কাজ করা যেমন হয়তো দেখতেছি আমি যে আমার এলাকায় বিশেষ করে কথার কথা আমার রংপুরেই বলি যে সেদিকে প্রচুর পরিমাণে আলু পাওয়া যায় এখন আমি যদি এখানে যদি আলুর ব্যবসা করতে চাই তাহলে মানুষ আমার কাছ থেকে সেভাবে নিবে না কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটা আমাকে ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে আমাদেরকে কিনতেই হয় পার ডে একেবারে জিরো লেভেল থেকে শুরু করে আপার লেভেল সবাই যেটাকে ক্রয় করে বাইরে থেকে তো আমি যদি সেটা যে কোনো ওয়েতে হোক না কেন আমার রংপুরে সার্ভ করতে পারি তাহলে এবং অন্যদের তুলনায় আমার ব্যবসায়িক সেন্সটা মাথায় রেখে অন্যদের তুলনায় যদি আমি একটু চিপ রেটে দিতে পারি তাহলে দেখা যাবে যে সবাই অনেক আগ্রহ দেখাবে এবং আমার প্রোডাক্টটা সেই এলাকায় চলবে তো এরকম কিছু খাটিয়ে কাজ করতে হবে এটাকেই আসলে <clears throat> ব্যবসায়িক ক্ষেত্রে এটাই আমি বুঝেছি সুযোগ সন্ধানে আসলে রাইট টাইমে রাইট সিদ্ধান্তগুলো নেওয়াটাই হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সুযোগ আর কি ধন্যবাদ হাসানুর আসলে যে রাইট টাইমে রাইট প্রোডাক্ট সার্চ করা এবং সেটা আবার কোথায় আমি শুট করতে পারবো বা সেল করতে পারবো এই রাইট জায়গাটাও বেছে নেওয়া এটাই আসলে সুযোগ সন্ধানী যে সে ফার্স্টে যেটা আম যদি এখন আমরা কিনতে যদি যাই সিলেটে আর বিক্রি যদি করি হচ্ছে রাজশাহীতে তাহলে কি হবে আর যদি রাজশাহীতে কিনে যদি আমরা সিলেটে বিক্রি করি তাহলে কেমন হবে আসলে মূল বিষয়টা হচ্ছে সুযোগ সন্ধানীটা এইরকমই বিজনেস করতে এসে আচ্ছা এরপরে আচ্ছা, সাথে আমি একটা হ্যাঁ। কথা অ্যাড করি আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো সুযোগ সন্ধানী রিপন বলতে চাচ্ছিলাম যে রিপন ভাই যে কথাটা বলছেন কথাটা ঠিক আছে খুব সুন্দর বাকি তার সঙ্গে আমি একটা কথা একটু অতিরিক্ত অ্যাড করতেছি সেটা হলো যে সুযোগের সুযোগ যখন আমরা পেয়ে যাব সেই সুযোগটাকে কাজে লাগানো এরই প্রেক্ষিতে একটা ঘটনা বলছিলাম ছোট্ট একটা ঘটনা যে কিছুদিন আগে বিল গেটস তাকে কোনো একটা শোয়ে উপস্থাপিকা তাকে প্রশ্ন করছিলেন যে স্যার আপনি এত বড় একজন টপ ওয়ার্ল্ডের বিজনেসম্যান বা বিজনেসম্যান আপনি হয়েছেন এর রহস্য কি আপনি কিভাবে এত বড় বিজনেসম্যান হইলেন তো তখন তিনি তাকে উত্তর না দিয়ে তার হাতে সরাসরি তিনি একটা ব্ল্যাঙ্ক চেক বিল গেটসের পকেট থেকে বের করে ওই উপস্থাপিকার হাতে উঠাই দেন দিয়ে বলছিলেন যে আপনি এখানে আপনার যত অ্যামাউন্ট প্রয়োজন হয় আপনি এখানে লেখেন এটা আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে তো উনি উপস্থাপিকা এই জিনিসটাকে গ্রহণ করেন নাই তিনি বলতেছেন না স্যার আমি কেন নেব স্যার আমি সরি আমি এটা নিতে পারবো না তো দ্বিতীয়বার বিল গেটস তার দিকে গিয়ে দিয়েছেন যে তোমার যা অ্যামাউন্ট প্রয়োজন হয় তুমি লিখে নাও মহিলা উপস্থাপিকা ভদ্র মহিলা লিখে নেন নাই তৃতীয়বার আবারও তিনি তার দিকে এগিয়ে দিয়েছেন তার ব্লাঙ্ক চেকটা যে তোমার যে অ্যামাউন্ট প্রয়োজন তুমি লিখে নাও তো তৃতীয়বারও ওই মহিলা ফিরিয়ে দিয়েছেন তো এই তৃতীয়বারের পরে গিয়ে হ্যাঁ, তৃতীয়বারের পরে গিয়ে এই বিল গেটস তাকে বলছিলেন যে আমার সাফল্যের আমার এই সফলতা বা আমার এই সফলতা সাফল্যের পিছনে মূল রহস্য হলো এটাই যে আমি আমার লাইফে যখন বড় কোনো সুযোগ পেতাম এই সুযোগকে কখনই হাতছাড়া করতাম না তো এই জন্য কথাটার সাথে আমি অ্যাড করলাম যে আমরা যদি লাইফে চলতে গিয়ে কোনো বড় ধরনের সুযোগের সন্ধান করতে করতে কোনো সুযোগ পেয়ে যাই সেই সুযোগটাকে মূল্যায়ন করে সুযোগটাকে কাজে লাগানো জি ধন্যবাদ হম ধন্যবাদ তোমাকে যুক্ত করার জন্য হ্যাঁ আসলে দুজনের কথাতেই মানে অনেকটা কি বোঝা গেল আর আসলে হয়তোবা আমরা হয়তো আর একটা বিষয়ে যাইতে পারি আর একটা টপিক এটা টপিক এখন বাদ দিই সেটা হচ্ছে যে একটা আসলে ব্যবসায়ী হতে গেলে তার কিছু কনফিডেন্সের ব্যাপার থাকে যেটা আসলে যে আত্মবিশ্বাসী এগিয়ে হতে হয় একজন প্রকৃত ব্যবসায়ীর আত্মবিশ্বাসী যে ব্যাপারটা থাকে এই আত্মবিশ্বাস তার থাকতে যে হবে বা এটা এই এই বিষয় এই বিষয়টার যে ব্যবসায়িক ক্ষেত্রে কি আত্মবিশ্বাস আসলে আর কি থাকা লাগতে পারে এখানে যে কেউ যে কোনো ধরনের আর কি আনসার করতে পারে সমস্যা নেই কারণ এখানে আসলে আমরা কেউ এক্সপার্ট না তবে আমরা শেয়ারিং করি হয়তো বা এখান থেকে অনেকের মতামত গুলি আর কি আমরা শুনতে পারবো যে আসলে কে কিভাবে কোন মানে কোন কনসেপ্ট থেকে কিভাবে ভেবে নেয় জিনিসটাকে যেমন আমি একটা গল্প বলি স্কুলে যখন পড়তাম মনে হয়তো যে আজকে সারা এসে রাগ হয়েছে মানে স্যারের মনে হয় বাসায় আজকে বিশাল গন্ডগোল হয়েছে সেটা এসে আমাদের কাছে ছাড়তেছে কিন্তু স্যার কিন্তু আসলে প্রকৃত ঘটনাটা জানে যে উনার আজকে কেন মেজাজ খারাপ অথবা উনি আমাদের ক্লাসরুমের অবস্থা থেকেই তার মেজাজ খারাপ না আসলে তার বাড়িতেই সমস্যা হয়েছে না তার জমাজমি নিয়ে সমস্যা এটা কিন্তু প্রকৃত ঘটনা কিন্তু উনি জানে তো যদি আমরা মানে কখনো শেয়ারিং যদি করতে পারতাম যে স্যার আসলে আপনার আজকে মেজাজ খারাপ কি কারণে তাহলে কিন্তু হয়তো এই জায়গায় কোনো ভুল বোঝাবুঝি বা ওই যে আলাদা একটা মাইন্ডে যাওয়া বা একটা নেগেটিভ সেন্স এই জিনিসটা কি আমাদের থাকতো না তো আমরা আসলে এখানে যারা আছি পার্টিসিপেন্ট আমরা হয়তো বা যে রিপন একটা জিনিস একভাবে ভাবে রাসেল হয়তো বা সেটাকে আরেকভাবে ভাবতেছে তো যদি আমরা সবাই মিলে আসলে এখানে আলাপ আলোচনা করে নেই আসলে আমরা যখন বুঝবো যে আসলে আমরা এখানে ব্যবসা নিয়েই ভাবনা চিন্তাটা যাতে নিচ্ছি যে আসলে বিষয়টাকে কে কিভাবে ভাবে আর এই ভাবনাগুলোকে আমরা হয়তোবা রিসাইক্লিন করলেই দেখা যাবে যে আমরা এখান থেকে প্রকৃত ভাবনাটা কি পেয়ে যাব তো যে হ্যাঁ আমরা হয়তো বা এটা থেকে প্রকৃত ব্যাপারটা পাবো তো যেটা কনফিডেন্সের ব্যাপার বললাম বা যে আত্মবিশ্বাসী যে আসলে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে মানে আত্মবিশ্বাসীর ব্যাপারটা কি কাজে লাগতে পারে বা এটা আত্মবিশ্বাসটা কিভাবে আসলে আমরা প্রয়োগ করতে পারি কোশ্চেনটা একটু আরেকবার ক্লিয়ার করেন আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে যে আত্মবিশ্বাসী এটা তো একটা আসলে ওয়ার্ড যেটা আমরা যে কনফিডেন্সের ব্যাপারটাকে আর কি এখানে নিয়ে আসি তো আসলে এইটা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কি কাজে লাগতে পারে এবং এটা আমাদের কেন আনতে হবে এটা কিন্তু একটা মানে ব্যবসায়ীর একটা ভালো গুণের মধ্যে এটা কিন্তু একটা গুণ বা এটা থাকতেও হয় তো এটা আসলে কেন ব্যবসায়িক ক্ষেত্রে তুমি যে কনসেপ্টটা আসলে আমাদের এখানে আসবে সেটা যাতে ব্যবসায়িক ক্ষেত্রে আর কি আসে ধন্যবাদ ভাই আসলে আমি যেটা মনে করি ভাবে বলতেছি বিকজ অফ আমি একটু ব্যবসা কেন্দ্রিক সিদ্ধান্ত গুলো কিভাবে ব্যবসা স্টার্ট করা যাবে কি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা যায় দাঁড় করানো যায় এগুলো বিষয় নিয়ে এখন যতটা না আমার পড়াশোনা বা যতটা না আমার ফ্যামিলিকে নিয়ে ভাবি তার চেয়ে বেশি ভাবি বলা যায় যে চাকরি বাকরি তো প্রাইভেট কোম্পানিতে করেছি অনেকদিন তো করলাম বছর দুই একটা করছি অলরেডি তো সেখান থেকে যে অভিজ্ঞতাটা আসছে তাতে হচ্ছে যে ওই মানুষের গালি খেয়ে টাকা ইনকাম এসে গুলি করে মরে যাওয়াই ভালো আছে নিজেকে এরকম একটা বিষয় মনে হয় তো সেখান থেকে আমি যেটা আপনি যেটা বললেন যে ব্যবসায়িক সেক্টরে কনফিডেন্স বা আত্মবিশ্বাস বিষয়টা কি আসলে আপনার যদি আত্মবিশ্বাস না থাকে আপনি জীবনে ব্যবসায়ী হতে পারবেন না আত্মবিশ্বাসটাই হলো নিজের প্রতি নিজেকে আপনি যতটা কিনা কি বলবেন নিজের প্রতি নিজের বিশ্বাস রাখা ইসলামী শরিয়া মোতাবেক আপনি যদি ইমানই না থাকে তাহলে তো আপনি মুসলিম দাবি করতে পারবেন না ঠিক ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যদি নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকে হ্যাঁ আমি পারবই ব্যবসা করতে গেলে আপনাকে দেখা যাবে আপনি আজকে লস করছেন আপনার আজকে টোটাল দিনটাই একেবারে ভেনিশ হয়ে গেছে কোনো কিছুই আপনি করতে পারেননি হয়তো দেখা যাচ্ছে কম্পিটিশনের যুগে আপনি অন্য ভাইদের সঙ্গে কম্পিটিশন করে আপনার প্রোডাক্টটাকে আপনি রাইট ইউজ করতে পারেনি বা রাইট জায়গাতে আপনি সেটা প্রসেস করতে পারেনি তার মানে এই না যে আপনি ফেল করলেন এখন আপনি দেখতেছেন যে কথার কথা আমি বলি বাংলাদেশে প্রাণ আরাফেল একটা কি বলবো এখন শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে অনেকেই চেনে তা আপনি এমন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন যেটা কিনা আপনাকে হয়তো ব্যবসায়িক লেভেলে গিয়ে প্রাণ আলাপের সঙ্গে গিয়ে কাজ করতে হবে তাদের সাথে কন্টেস্ট করে আপনাকে প্রোডাক্টটা প্রাণ আলাপেল আসবে তো সেখান থেকে তো আপনাকে অ্যাসিভ তার মানে আমি হয়তো এখন হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে আকির সাহেবের ঘটনা আমরা যেটা জানি যে বিশ কি একুশ সম্ভবত বিশ সালে বাংলাদেশের মানে শ্রেষ্ঠ করদাতাদের মধ্যে একজন বাট আমরা আকির সাহেব রংপুরে যারা আছে তারা হয়তো বেশিরভাগই চিনি আকির জর্দার হিসেবে করে বাট ওনার কিন্তু আর জর্দাতে সীমাবদ্ধতা নেই উনি এখন অনেক দূরে চলে গেছেন তো সেখান থেকে যেটা আমরা করি যে হয়তো বা আমাদের ভিতর থেকে তো আর আকির সাহেব করবেন না বা বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বিবেচনা করলে বাট নিজে এবং নিজে একটা পরিবার পাশাপাশি আর আট দশজন ভাইকে চালানোর মতো ইনশাল্লাহ একটা অ্যাবিলিটি আমাদেরকে মাথায় রাখতে হবে সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ব্যবসায়িক কাজগুলো করতে হবে পারবো না মানে কনফিডেন্স সাহস এগুলো আসলে একদিকে আর কি এসে যায় যে যেটা তুমি আরে ফেলে যদি বলো আরে ফেলে আজকে বালতি বানাইছে এখন তুমি যদি চিন্তা করো না বালতি তো বানাই ফেলছে একটা এস্টাবলিশ কোম্পানি তো আমার তো আসলে এখানে আর পসিবল না তার মানে তুমি কিন্তু হেরে গেলা তুমি কনফিডেন্স ছেড়ে দিলা তোমার যখন আত্মবিশ্বাস থাকবে না তোমার দ্বারা তাহলে আর বালতির ব্যবসা আর হবে না এখন তুমি সাপোজ আকিস সাহেবের বিড়ি বানাইতে যাবা না বিড়ি তো আকিস সাহেব তো বানাই ফেলছে উনি সারা বাংলাদেশ সেল করতেছে আমি এই জায়গায় তো না এটাও হবে না তার মানে কি বানাবো এখন প্লেন বানাবো আমার প্লেন তো কেউ তো কিনবে না কারণ প্লেন তো বড় বড় আচ্ছা কনফিডেন্সের ব্যাপারটা যেমন এর আগে মনে হয় একটা আরএফএল এর ব্যাপারে বলছি আকিজের ব্যাপারে বলছি তো জিনিসটা এরকমই যে আসলে ওরা তো এটা এস্টাবলিশ কোম্পানি করে ফেলছে তো আমি আবার এটা কিভাবে করব তো আচ্ছা যেগুলো আমরা দুনিয়াতে যে সব জিনিস দেখতেছি যে সব জিনিস নাড়াচাড়া করতেছি যেসব খাচ্ছি ইউজ করতেছি সবকিছুই তো আছে বলেই তো নাম হয়েছে তার মানে এগুলো বোঝা গেল তাহলে সবই কিন্তু আছে তো এই যে কনফিডেন্সটা আনতে হবে যে আমি যদি আজকে বিড়ি তৈরি করি অথবা আমি যদি আজকে আরএফএল এর মতো জগ তৈরি করি আমারটা কেন চলবে না তারাও তো একটা সময় যখন উঠে আসছে তাদেরও তো প্রতিযোগী ছিল এমন তো না যে তারা হুট করে আইসায় জগ নামটা তারা ডিকশনারিতে ইনক্লুড করছে এরকম না কিন্তু তারা কিন্তু জগ নামটা ডিকশনারিতে কিন্তু আগে থেকেই আছে কিন্তু এটাকে কিভাবে মার্কেটে খাওয়াইতে হবে এই আত্মবিশ্বাসগুলা তারা তৈরি করছে যে না আমি খাওয়াইতে পারবো আমার প্রোডাক্টটা চলবে এই আত্মবিশ্বাসটা তারা নিয়ে আসছে আর এর জন্য আসলে অনেক কিছু দরকার যেমন সৃজনশীলতা তোমাকে আসলে এইখানে ইউনিক যে ব্যাপারটা থাকে এটার সাথে কিন্তু এই বিষয়টা অনেকটাই মনে করো সম্পৃক্ত আছে যে তোমাকে ওই জায়গায় ওই জগটা খাওয়াইতে গেলে তোমাকে এখানে কিছু ইউনিক সিস্টেম আনতে হবে তাছাড়া তো তুমি সবার মতো কইরা এখন আমি কনফিডেন্স নিয়ে আসলাম আর এফ বিক্রি করে এই জগটা <clears throat> একশো টাকায় এখন আমি চিন্তা করলাম আমারটা বানাই আমারটা তো কোয়ালিটি আরো ভালো আরো করতেছি আমি দেড়শো টাকায় বিক্রি করব হয়তো বা পারবো না এখন আর এফ এল হয়তো একটা ইয়েতে এইখান থেকে আসলে একটা যে সাহসের ব্যাপার আছে তারপর হচ্ছে ঝুঁকি গ্রহণের একটা ব্যাপার আছে যে ঝুঁকি যে থাকবে ব্যবসার মধ্যে একটা ঝুঁকি আচ্ছা ঝুঁকির বিষয়টা নিয়ে যদি কেউ কিছু একটু বলেন তৌফিক কিছু বলো ঝুঁকি বলতে ভাই আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমি যে জিনিসটা তৈরি করব হ্যাঁ তার প্রতি একটা কনফিডেন্স থাকতে হবে তার মান উন্নয়ন কেমন হবে আমি বাজারে সেটা বিক্রি করতে পারবো কিনা দেখা গেছে যে একটা জিনিস আর এফ এল তৈরি করছে ঠিক আছে তার চেয়ে আমারটা ভালো হয়েছে আমাকে এই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমি তার সাথে দশ টাকা বেশি দিয়ে বিক্রি করব অথবা আমি বাজার থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনলাম বা কিনার আগে আমাকে একটু রিস্ক নিতে হবে যে জিনিসটা আমি কত টাকা দিয়ে কিনতে পারবো বা কত টাকা দিয়ে আমি আবার নেক্সট টাইমে বিক্রি করতে পারবো এই জিনিসগুলোতে আসলে ঝুঁকি না আনিলে হবে না যে কোনো ক্ষেত্রে আমি যদি বাজারে একটা পেঁয়াজও কিনতে চাই যে আমাকে ভাবতে হবে যে আমি আসলে যে কোনো জিনিস কিনতেই কিন্তু লাভ তাই কেনার সময় এই ঝুঁকিটা নিতে হবে যে আমার কিনতে লাভ হচ্ছে কি লস হচ্ছে তাই কেনার আগে সেটা ভাবা উচিত বা আমরা যেটা তৈরি করব জিনিসটা আমার কোম্পানিতে যে প্রোডাক্টটা আমরা তৈরি করব সেই প্রোডাক্টটা তৈরি করতে গেলে আমার কি পরিমাণে খরচ হচ্ছে আর আমি কি পরিমাণে টাকা দিয়ে আমি বিক্রি করতে পারবো আমার সবকিছুতে আমার লাভ খুঁজতে হবে আর লাভটা খুঁজতে গেলে অবশ্যই ঝুঁকিটা নিতে হবে আর প্রত্যেকটা জিনিসের যে লাভ হবে এমনটাও কথা না দেখা গেছে যে কোনো একটা বিষয়ে আমি কোনো একটা পণ্যতে আমি লাভ করলাম আবার কোনোটায় ঝুঁকি নিলাম ঠিক আছে অনেক সময় ঝুঁকি নিলে অনেক সময় লাভ হয় আবার অনেক সময় লস হয় তো এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে প্রত্যেকবারই যে আমাদের লাভ লাভই হবে এমনটা না আমাদেরকে লসও করতে হবে কিন্তু এটাই আমাদেরকে একটু ঝুঁকি নিতে হবে যে আমাদের ঝুঁকি না নিলে কোনো কাজে আসলে করা সম্ভব না আমরা যে কোনো কাজেই যাই ছোট ব্যবসায় যাই কিংবা বড় ব্যবসায় যাই ঝুঁকি তো অবশ্যই থাকবে কারণ ব্যবসা মানে লাভ এবং লস তাই এই ক্ষেত্রে ঝুঁকি এটাই আমি বোঝাতে যাচ্ছি আর কি আসলে ব্যবসা মানেই হচ্ছে ঝুঁকি কারণ যদি আমি ঝুঁকি না নেই তাহলে তো আমি হচ্ছে মানে একটা রোবটের মতো যা আমাকে যেটা শেখাই দেওয়া হয়েছে আমি শুধু সেম জিনিসটাই করতেছি আমাকে বলা হয়েছে সকালবেলা এইখান থেকে ওইখানে যাবে ওইখানে এটা দিয়ে আসবে দিয়ে এসে সে আবার এখানে বসবে এইখানে এত টাকা দেবে মানে জাস্ট তাকে একটা প্রোগ্রাম করে দেওয়া হলো শেষ তার মানে সে একজন রোবটের মতো এগিয়ে হয়ে গেল আর ওই সিস্টেম থেকে যে আসলে আমাদেরকে শেখাই দেওয়া সিস্টেমটা যদি করি তাহলে তো আমরা হয়তো বা কারো আন্ডারে আসি অথবা কারো শেখাই দেওয়া কলা কৌশল অনুযায়ী আমরা চলতেছি তার মানে রোবটের মতো আর কি চলতেছি আমি কোনো ঝুঁকি নিচ্ছি না আমাকে সুন্দর রোড দেখাই দিছে আমি সেই রোড দিয়ে যাচ্ছি আবার সেই রোড দিয়ে আসতেছি কিন্তু যখনই কেউ একজন ব্যবসাতে আসে যদি তার ঝুঁকি নেওয়ার মানসিকতা না থাকে তার আসলে ব্যবসায় আসা মনে হয় না আর কি ঠিক বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলো বলো মানে ঝুঁকি বিষয়টা অ্যাড করতে চাই মানে ঝুঁকি বলতে আমি যেটা বুঝি আর কি আচ্ছা হ্যাঁ বলো বলো আমার মতে ঝুঁকি বলতে আমার ব্যবসা অনেক ভালো চলতেছে আমি বা ইনিশিয়ালি স্টার্ট করছি ইনিশিয়ালি ধরেন আমি দশ হাজার টাকা দিয়ে স্টার্ট করছি কিন্তু অথবা প্রথম চালান কিংবা সেকেন্ড চালানে গিয়ে আমার হচ্ছে ধরেন ব্যবসায় প্রায় থার্টি পার্সেন্ট বা forty percent seventy percent loss হয়ে গেল আমার মূলধন থেকে অনেক টাকা চলে গেছে লাভ তো দূরের কথা মূলধন থেকে অনেকটা চলে গেছে এই সময় আমি যদি পিছু হটি বা মনে হয় যে বা এত রিস্ক নিতে আমি পারবো না আমার দ্বারা সম্ভব না আমার এই ব্যবসা আমাকে গুটায় নিতে হবে তাহলে কিন্তু সম্ভব না এই রিস্কটা নিতে হবে কারণ লাস্ট করোনা ওয়েভ যখন সেকেন্ড ওয়েব ছিল করোনার একুশ বিশ সালে হ্যাঁ তো আমরা কিছু ফ্রেন্ড তিন চারজন মিলে অনলাইন বিজনেস স্টার্ট করছিলাম ইভেন আমি যে টি শার্টটা পরে আছি এটা আমাদের প্রোডাক্টই ছিল তো এমন হয়ে গেল আমাদের ওই সময় পরীক্ষা শুরু হয়ে গেল ডিসেম্বরে জবে পরীক্ষা যত বাকি ছিল সবগুলি আমাদের শুরু হয়ে গেল একসঙ্গে তো আমরা সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম ব্যবসা বন্ধ এরপরে সেকেন্ড টাইম আমরা কেউ চালু করতে পারিনি কারণ আমাদের প্রায় কিছু এন্টিক ছিল এন্টিক জুয়েলারি আমরা কিনছিলাম সবগুলো নষ্ট হয়ে যায় আমরা সেকেন্ড টাইম শুরু করব আমরা অন্য অন্য আমাদের যারা অংশীদার ছিল তাদের সাথে কথা বলছি সেকেন্ড টাইম আর রিস্ক নিতে চাচ্ছি না আমাদের ব্যবসা ওখান থেকে নষ্ট হয়ে গেছে আমাদের ওয়েবসাইট ছিল ওয়েবসাইটের হচ্ছে ডোমেইনের ডেট এক্সপায়ার হয়ে গেছে সবকিছু আমাদের শেষ হয়ে গেছে আমরা যদি সেকেন্ড টাইম চালু করতে পারতাম হয়তো বা বেটারকে ধোয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমরা ফিরিয়ে গেছি পারি নেই তার মানে তোমরা ঝুঁকি গ্রহণ মানে তোমাদের ঝুঁকি গ্রহণের যে মানসিকতাটা এটা থেকে হ্যাঁ। তোমরা কি ব্যর্থ যে একজন ভালো ব্যবসায়ীর গুণাবলীর মধ্যে যে একটা ঝুঁকি গ্রহণ থাকে এটাও একটা গুণ মানে গুণাগুণের মধ্যে তার মানে সেই জিনিসটাতে তোমরা হয়তো বা এটাতে কি ব্যর্থ হ্যাঁ এখান থেকে আমরা ব্যর্থ হয়ে গেছি এখান থেকে আমরা মানে ঘুরে দাঁড়ানোর মতো হয় নাই আমাদের ঝুঁকি নিতে হবে যদিও আমি হচ্ছে প্রথম ব্যবসাতে ঝুঁকি নিতে পারি নাই নেক্সট কখনো আমি ইনশাল্লাহ চেষ্টা করব ঝুঁকি নেওয়ার জন্য আচ্ছা ভাই ঝুঁকি নিয়ে এতটুকু বলা ছিল আমার হ্যাঁ, না তোমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলা এটা হচ্ছে আরো সবচেয়ে একটা মানে বড় শিক্ষণীয় বিষয় কারণ তুমি এটা এমন না যে শুধু বই পড়ে বললা সেটা না তোমার একটা বাস্তব অভিজ্ঞতা তুমি আসলে শেয়ার করছো অনেক ভালো লাগলো আচ্ছা যেমন কিছু আমরা কি সিদ্ধান্ত গ্রহণের কিছু ব্যাপার আছে কেউ যদি সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলতে চাও আচ্ছা হ্যাঁ আপেল মাহমুদ কিছু বলবে আপেল বলুন ব্যাপার আসলে সিদ্ধান্ত গ্রহণের একটু ইমিডিয়েট একটা জিনিস শেয়ার করতে চাই মানে সিদ্ধান্ত আসলে সঠিক জিনিস সিলেক্ট করার পর সঠিক জিনিস সিলেক্ট করার পরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত আমি কি করব কোনটার বিষয় নিয়ে কাজ করব সেটা নেওয়ার পর সেটা এখন কিভাবে করব কি প্রসেস নিয়ে করব এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া উচিত ভাই একটু রূপে কথা হচ্ছে আমি পরে বলতেছি আপনি কন্টিনিউ করেন আমি আমি একটা বিষয়ে বলি একটু সিদ্ধান্তের হ্যাঁ। ব্যাপারে আপনার সিদ্ধান্তের ব্যাপারে সবাই আমরা এতটুকুই জানি যে যার চাহিদা যে যে কাজটা বোঝে তাকে সেটাই সিদ্ধান্ত তাকে মানে ওইটাই সিদ্ধান্ত নেওয়া উচিত তবে মনীষীদের একটা কথা আছে যে একশোটা কাজের মধ্যে থেকে একটা কাজকে আমরা বেছে নিই এটাই হওয়া উচিত তবে মনীষী অনেক মনীষীদের আমি ইয়ে উক্তি করেছি যে তারা বিষয়টাকে এভাবে বলে যে একশোটা কাজের মধ্যে একটা কাজকে বেছে নেওয়া এটা সিদ্ধান্ত নয় বরং একশোটা কাজের মধ্যে থেকে নিরানব্বইটাকে বাদ দেওয়াই হলো মূল সিদ্ধান্ত তার মানে একশোটা কাজ আমার সামনে থাকবে আমি একটাকে সিলেকশন করে নেবো বিষয়টা এমন না বরং নিরানব্বইটাকে আমি বাদ দিব নিরানব্বইটাকে বাদ দেওয়াটাই মূলত আমাদের মূল সিদ্ধান্ত তো কাজে আমাদেরও চিন্তা ভাবনাটাকে এইভাবে খাটানো উচিত যাতে করে একশোটা কাজের মধ্যে থেকে আমরা নিরানব্বইটাকে বাদ দিয়ে একটা দিতে পারি এমনটাই হওয়া উচিত বলে আমি মনে করি আসলে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ বেছে নেওয়াটা হয়তো বা দেখতে দেখতে একটা নিয়ে নিলাম কিন্তু যখন ফেলাই দেবো যে আসলে কোনটাকে আমি ফেলাই দেবো যে সিদ্ধান্ত যে গ্রহণের যে ব্যাপারটা আসলে এই যে সবগুলোকে মনে হয় ফেলাই দিয়ে যে আমার জন্য এটা পারফেক্ট আমি কিছুদিন আগে একটা ট্রেনিং করছি সে ট্রেনিং এ আমাদের একটা সহাগ দিছিল আমি হয়তো বা পরবর্তীতে আমার ওইগুলো আর কি শেয়ার করবো সে ছকটা এমন ছিল তোমার ইচ্ছা মতো তুমি দশটা আগে ব্যবসার নাম লেখো এই দশটা থেকে এখন আবার কিছু টপিকস আছে যে এখন হচ্ছে যে এই দশটার মধ্যে থেকে কিছু আবার শখ দিছে যে এগুলা মেলাও যে এটা মার্কেটে কেমন বর্তমান মার্কেটে চাহিদা কেমন দশটারই মানে শখ আকারে লেখো এখন মার্কেটে চাহিদা কেমন এটার হচ্ছে কাঁচামাল প্রাপ্যতা কেমন এটার হচ্ছে দক্ষ কারিগর পাওয়া যায় কিনা এগুলা সব মিলাইলাম মিলানোর পরে এখন দশটার মধ্যে থেকে দেখা গেল যে এখানে এখন মার্কিং করা হলো যে প্রতিটায় পাস দক্ষতার উপর দক্ষ কারিগরের উপর সাপোজ পাস মার্ক আছে এখন এখানে দেখলাম যে আমি কাজ নিছি কি যে হয়তোবা ডিসিশন নিছি যে আমি তো এখানে আসলে আমরা যাতে পার্টিসিপেন্ট আরো আনতে পারি এবং অন্যান্যদের মতামত গুলো আমরা যাতে আরো মানে তাদের ভিতরে যে সব আছে আমরা এইগুলো যাতে আর কি আরো গ্রহণ করতে পারি তো যার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার তো নাম দেওয়া আছে হচ্ছে মিটিং রুম আর আমাদের হচ্ছে যে গ্রুপ আছে আমাদের গ্রুপটাও আছে মিটিং রুম নামেই তো দুটাতে সবাই মনে হয় কি আমরা যে এই যে কজন আমরা বর্তমানে আসছি যারা আসছি এখানে উপস্থিত সবাই মনে হয় কি আমরা জয়েন আছি তো পাশাপাশি আমরা এইখানে আরো অনেককে একটু জয়েন করাইয়া মানে আমাদের মেইন টার্গেট যে আমরা এখানে আরো পার্টিসিপেন্ট বাড়াইয়া আমরা অনেকের মতামত গুলো আর কি নেব আমরা গ্রহণ করব আমরা যতজন আছি আমরা তত গুণ আরো যাতে হতে যেতে পারি যাতে কম্পেয়ারটা করি হয়তো আমরা চেষ্টা করবো বাহিরা দেশের সঙ্গে কম্পেয়ার করার পারলাম না সাপোজ কিন্তু বাহিরা ডিস্ট্রিক্টের সঙ্গে পারবো তো কিন্তু আমরা যদি এইখানে জিনিসগুলো নিয়ে শেয়ারিং করি যেমন হয়তো আমরা একটা সময় এখন আমরা ইম্পোর্ট সম্পর্কে হয়তো জানি না হ্যাঁ আমি এখন চাচ্ছি যে আমি এখন এই জিনিসটা এখানে না কিনে আমি এখন ইম্পোর্ট করব তো এখন আসলে আমাকে এই জায়গাটা তো বের করে এগিয়ে আনতে হবে তো এই জায়গাগুলো যদি আমি বের করতে পারি আমার আরো দুটা বন্ধু যদি জানে পরবর্তীতে দেখা গেল হয়তো বা সেই বন্ধুরা মিলে পার্টনার হয়ে গেল আরো তাদের একটা জনবল বেড়ে গেল তাদের বিজনেসের গতিটা আরো হয়তো ভালো হবে আচ্ছা এখন আপেল আপেল কিছু বলবে মনে হয় আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে সার্কেলটা কেন বড় হওয়া দরকার যে আমি যদি আমার কথাই বলি মানে আমি যে সকল বিজনেস আইডিয়া রাখি মোটামুটি তো আমি যদি আমার ইন্টেরিয়ার কথাই বলে থাকি তো আমার একটা ইন্টেরিয়রে কাজ করতে আমার অনেক সময় লাইটের কাজ লাগে তারপর হচ্ছে বিভিন্ন এ কাজ লাগবে টাইলস এ কাজ লাগবে এবং অনেক এক্সেসরিজ আছে বা অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো লাগবে যেগুলো আমি নিজে একাই প্রোভাইড করতে পারবো না হয়তো আমার সার্কেলে অনেকেই আছে কেউ টাইলস বিষয়ে কাজ করে টাইলস নিয়ে কাজ করছে টাইলের ব্যবসা আছে কারো অথবা ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস গুলো আছে কিংবা ইলেকট্রনিক বিভিন্ন অ্যাক্সেসরিজ গুলো আছে আমি তাদের সাথে কম কন্ট্যাক্ট করে হয়তোবা সবগুলো প্রোডাক্ট আমি নিজে পাইতেছি কিন্তু সব আমার নিজের লোকের কাছ থেকে আমার দ্বারা আমার নিজের লোকের ব্যবসাটা হয়ে যাচ্ছে এই কারণে ভাই আমাদের হচ্ছে মানে কার কাছে কি কি আইডিয়া আছে কে কে কি কি বিষয়ে বিজনেস করতে আগ্রহী বা কি কি বিজনেস করতেছে কিংবা করতে চায় এটা মূলত আমাদের আগে জানা দরকার সবার কাছে সবার সাথে যোগাযোগ হয় হ্যাঁ ঠিক আছে আপেল মাহমুদ ধন্যবাদ তোমাকে এবং সেই সাথে সকল পার্টিসিপেন্টদের ধন্যবাদ জানিয়ে মিটিং রুমের পক্ষ থেকে আয়োজিত আজকের এই জুম মিটিং এখানেই শেষ করতেছি আবারও দেখা হবে আগামী শুক্রবার রাত নয়টায় ইনশাআল্লাহ